আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই বাবা মার দোয়াই আমিও আমিও ভালো আছি সুস্থ আছি তো সিটি মার্কেটিং ক্লাসের ধারাবাহিক ক্লাসের দুইটা ক্লাস আমরা নিয়ে নিয়েছি আজকে তিন নম্বর ক্লাসটা দিচ্ছি তো ইতিমধ্যে যারা প্রথম দুটি ক্লাস দেখে নাই তারা অবশ্যই প্রথম দুটি ক্লাস দেখে নেবেন আর অনেকে অনেক রকম প্রশ্ন করতেছেন অনেক রকম কথা বলতেছেন এখন ঘটনা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি চেষ্টা করতেছি আপনাদের কাজ শেখানোর জন্য বাট আমি কিন্তু সেরকম মনোভাব আপনাদের অনেকের মধ্যেই দেখতেছেন যে যারা কাজ শিখতে চান অনেকেই ভাবেন খালি আর্নিংটা আর্নিংয়ের প্রশ্নটা আগে আসেন ভাই আর্নিং কীভাবে করব এরকম প্রশ্ন আমি শুনছি বা দেখছি এখন হচ্ছে আপনি যদি কাজ না জানেন কাজ না শিখেন আর্নিং করবেন কীভাবে আপনাকে কি ইউএস থেকে ডলার আপনার পকেটে কি ডোনাল্ড ট্রাম্প আইনে ভরে দেবে নিয়ে এসে আপনার হাত তুলে দেবে আপনাকে কাজ শিখতে হবে কাজ করতে হবে তারপরে আপনি আর্নিং করতে পারবেন আর আরেকটা বিষয় হলো যে আপনারা সবাই সংঘবদ্ধ হচ্ছেন না কেন আমি বারবার বলছি আপনারা এক একজন একে একে এক একজন এক একজনের সাথে কন্ট্যাক্ট করেন একে অন্যের সাথে কন্ট্যাক্ট করেন একজনের সাথে ডিসকাস করেন আপনাদের কাজের সুবিধা হবে আপনাদের যেহেতু কাজ শিখতে হবে আপনারা অবশ্যই কাজ শেখার জন্য গ্রুপে জয়েন হয়েছেন বাট গ্রুপে জয়েন হয়ে গেছেন একশো প্লাস বাট আমি যদি একটা ভিডিও দিই ভিডিও সিন সিন হয় মাত্র কয়েকটা মানে অ্যাক্টিভিটিতে দেখি না একটা গ্রুপ করা হলো সবাইকে বলা হয়েছিল যে গ্রুপটাতে জয়েন হবেন এবং যা যার যার যার নিজ নিজ মতামত গ্রুপটাতে শেয়ার করবেন এক একজনের সাথে একে এক একজনের সাথে একজন আরেকজনের সাথে পরিচিত হবেন আমি তাতে কোনো কিছু দেখতেছি না যাই হোক আমাদের এইভাবেই ক্লাস চলতে থাকবে আমি এইভাবেই ক্লাস দেব শেষ পর্যন্ত যারা অ্যাক্টিভ থাকবে ইনশাল্লাহ সবারই আর্নিং হবে আমি আর্নিং ভাই আমি কোনো আইটি সেন্টার থেকে বলছি না আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা নিজে কাজ করি সেখান থেকে আপনাদের বলছি আমি যেভাবে ইনকাম করি আপনাদের সেভাবে ইনকাম করার রাস্তা বা ওই যেটা সেটা দেখাই দেব এখন ঘটনা হচ্ছে যেটা আমি পাঁচ নম্বর ক্লাস পর্যন্ত এভাবে গ্রুপে দেবো গ্রুপে কিন্তু পাঁচটা ক্লাস থাকবে দেন বাকি ক্লাসগুলো লাইভ হবে তখনই যারা অ্যাক্টিভ থাকবে তারাই সফলতা হতে পারবেন এছাড়া কিছু না আপনি মনে করবেন যে অ্যাক্টিভ নাই যে কোনো সময় ভিডিওটা দেখে নেবো বা এই মনোভাব করে দেখতেছেন না ইটস নো পসিবল আপনাদের জন্য অবশ্যই মনে রাখতে হবে এর পরবর্তী ছয় নম্বর ক্লাস থেকে কিন্তু লাইভ ক্লাস শুরু হবে ওকে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম যদি কারো মনে আঘাত দিয়ে দিয়ে ফেলি তো অবশ্যই ক্ষমা করবেন আর আপনারা অবশ্যই সাথে আছেন যারা সাথে থাকুন ধৈর্য ধরে ইনশাল্লাহ ভালো কিছু আমরা করব তো আমরা গত দুই পর্বে সিপিএ মার্কেটিংয়ের বেসিক কিছু ধারণা নিছি যে সবাই আশা করি সবগুলো বুঝতে পারছেন অনেকে জানতেন অনেকে জানতেন না আমরা যারা বিগিনার বিগিনার লেভেল থেকে কাজ শুরু তাদের উদ্দেশ্যে আর কি বিশেষ করে মেন ফোকাস তাদের উদ্দেশ্যে বিগিনারদের জন্য চিন্তা করে বিগিনারদের জন্যই চিন্তা করে আসলে এইভাবে বেসিকভাবে আলোচনা করা আচ্ছা আজকে আমরা জানবো যেটা আজকে তিন নম্বর ক্লাসে যেটা জানবো সেটা হচ্ছে যে সিপিএ মার্কেট প্লেস বা সিপি মার্কেট প্লেস কতগুলো আছে সিপি মার্কেট প্লেস সম্পর্কে পরিচিত হোক সিপিএ মার্কেট প্লেসগুলো গুলোতে মানে আমরা দেখবো কী কী সিপিএ মার্কেট প্লেস আছে আমরা সেখানে যাব এবং সিপি মার্কেট প্লেসগুলো সম্পর্কে ধারণা নেব সিপি মার্কেট প্লেসের সাথে পরিচিত হব তো আমরা যেটা করব ফার্স্টে আমরা ব্রাউজারে যাই আমরা ব্রাউজারে যাওয়ার পরে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে ঢুকবো অ্যাপিং ডট কম অ্যাপিং ডট কমে যাবো দেখুন এই যে অ্যাপিং ডট কমে যখন আমরা আসবো আমি অবশ্য লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো অ্যাপিং ডট কমে যাবো যাওয়ার গেলে পরে আমরা দেখতে পাবো এটা হচ্ছে কি না এটা কিন্তু কিন্তু মার্কেট প্লেস না এটা একটা অ্যাপিং ডট কম এটা অ্যাফিলিয়েট পেইং অর্থাৎ এখানে দেখা যায় যে কতগুলা নেটওয়ার্ক আপনার দেখেন অনেক হাজার হাজার হাজার হাজার নেটওয়ার্ক আছে এখানে প্রচুর নেটওয়ার্ক আছে প্রচুর যে নেক্সট যান প্রচুর নেটওয়ার্ক আছে যেগুলাতে আমরা আসলে কাজ করতে পারবো হুম এখন এখানে রেটিং কম রেটিংয়ের নেটওয়ার্কও আছে হাই রেটিংয়ের নেটওয়ার্কও আছে ঠিক আছে তো আমরা রেটিং দেখব রেটিং দেখে রেটিং অনুযায়ী আমরা কাজ করব আমরা দেখি এখানে দেখেন সবচেয়ে সবচেয়ে এখন হাই রেটিংয়ে যেটা আছে spice offers spice offers okay এরপর আছে সিপিএ বায়ান্ড ক্লিক ডিলার ঠিক আছে এফোর ডি হ্যাঁ ইভলিডস এরকম অনেক আছে ঠিক আছে হ্যাঁ আমরা যারা কাজ করি তারা কিন্তু অনেক কিছু জানি যেমন সিপিএ লিড সিপিএ গ্রিপ এগুলো সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি তো আমরা কিন্তু এখানে চাইলে সার্চ করে আমি দেখেন এখানে আমরা সিপিএ এখানে হেলথ শুধু আছে আর তো আমি এখানে যদি সিপিএ গ্রিপটা দেখে সার্চ দিয়ে দেখে সিপিএ গ্রিপে দেখেন সিপিএ গ্রিপের রেটিংটা দেখেন almost four point eight nine আর pay out four point nine two ঠিক আছে tracking four point nine two support four point eight nine ভালো একটা রেটিং তো এখান থেকে আমরা uh, এই নেটওয়ার্ক সম্পর্কে ধারণা নিতে পারবো দেখেন নাম্বার অফ অফার্স এখানে দুই হাজার প্লাস অফার আছে সিপিএ গ্রিপের দু হাজার প্লাস অফার আছে ঠিক আছে এখানে uh, আপনার কোনো টাইপ সিপিএ মানে অফারের যে টাইপগুলো হয় সিপিএ সিপিএল এবং সিপিএস আর মিনিমাম পে আউটটা দেবে আপনাদের পঞ্চাশ dollar payment inquiry net thirty net পনেরো নেট সেভেন ঠিক আছে বাই উইকলি উইকলি ঠিক আছে আপনারা উইকলি নিতে পারবেন মাসিক এবং পনেরো দিন পেমেন্ট নিতে পারবেন আর পেমেন্ট মেথড যেটা আছে পেপাল ওয়ার আদার্স যেগুলো আছে ডিরেক্ট ডিপোজিট হ্যাঁ এবং রেফারেল কমিশন পাবেন আপনারা ফাইভ পার্সেন্ট হ্যাঁ ট্র্যাকিং সফটওয়্যার যেটা আছে ট্র্যাকিং লিঙ্ক আপনারা এখান থেকে সরাসরি জয়েন করতে পারেন ওকে আমি এখন জয়েন এখানে আরও কিছু আছে দেখি সেগুলো সম্পর্কে একটু দেখি হ্যাঁ সিপিএফ ফুল যেটা আছে এটারও ভালো রেটিং আছে দেখেন হ্যাঁ একশো একত্রিশ জন রিভিউ দিছে রিভিউটা অবশ্যই বুঝেন রিভিউটা কেমন হয় এরও এর মিনিমাম পে আউট একশো ডলার আছে পেপাল ওয়ার আছে উইকলি পেমেন্ট আছে ফাইভ পার্সেন্ট রেফারেল কমিশন আছে আর অফারটা এরা অফার ইউজ করছে হ্যাশ অফার এদের মিনিমাম অফার আছে একশো এক হাজার দশটা আর অফার টাইপ হচ্ছে সিপিএ এবং সিপিএল ঠিক আছে আচ্ছা সিপিএ অর্থ তো সবাই জানেন অনেকে সিপিএল শব্দটা জানেন না তাই তো সিপিএল অর্থটা হচ্ছে কস্ট পার লিড আর সিপিএ হচ্ছে গিয়া কস্ট পার অ্যাকশন ওকে আচ্ছা এখানে আমরা আরও কিছু সিপিএ দেখি সিপিএ লিগটা দেখি হ্যাঁ এটারও রেটিং দেখেন অনেক ভালো রেটিং দু প্লাস আছে হ্যাঁ এখানে আছে সিপিএ সিপিএল হ্যাঁ কন্টেন্ট লকিং আছে মিনিমাম পে আউট আছে পঞ্চাশ ডলার আর্লি পেমেন্ট আপনার রিকোয়েস্ট আছে আমরা আরেকটা দেখি স্পাইস অফার দেখছিলাম এটা না যেটাতে আর কি সবচেয়ে ভালো রেটিং ছিল স্পাইসি অফার স্পাই অফার দেখছেন রেটিংটা ভালো এই spy offer CPA lead CPA grip এখানে কিন্তু খুব ইজিলি আমি যে নেটওয়ার্কগুলো দেখা দিলাম খুব ইজিলি এই নেটওয়ার্কগুলো আপনারা অ্যাপ্রুভ পেয়ে যাবেন দেখেন অনেক এখানে দেখছেন অনেকের ইনকামের স্ক্রিনশট দিয়ে দিয়েছে তারা ইনকাম করতেছেন এখান থেকে এইসব সাইটগুলোতে আপনাদের কিন্তু বেশি কিছু লাগবে না জাস্ট আপনারা আপনারা যেভাবে অ্যাকাউন্ট করবেন স্কাইপ নেম টেম সব এগুলো দিবেন পরবর্তীতে ম্যানেজার আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং কয়েকটা প্রশ্ন করবে প্রশ্নের অ্যান্সার দিলে এইসব সাইটে আপনাদের দিয়ে দিবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিবে এরপরে অ্যাডওয়ার্ক মিডিয়া আছে আর একটা দেখি অ্যাড অ্যাডওয়ার্ক মিডিয়া এটা খুব একটা ভালো সাইট এখানেও আপনারা খুব ইজিলি অ্যাকাউন্ট পেয়ে যাবেন তো আপনারা এই সাইটটা সম্পর্কে একটু ভালোভাবে পরিচিত হন অ্যাপ হ্যাঁ অ্যাপিং ডট কম এখানে যাবেন এখানে যে অনেক যে অফারগুলো আছে অনেক যে অফারগুলো আছে অনেক অনেক অনেক অফার যে আছে তো আপনারা কি করবেন এই যে এই অফারগুলো এই যে লস প্লো দেখছেন রেটিং আছে loss plus phone loss plus loss plus অবশ্য আপনারা যারা নতুন তারা অ্যাকাউন্ট করতে পারবেন না কারণ লস প্লাসে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে কিছু প্রুফ দিতে হবে তো ঠিক আছে আপনাদের পুরো কাজের অভিজ্ঞতা না থাকলে লস প্লাস অ্যাকাউন্ট পাবেন না যেমন অ্যাডভার্টেন্ট পূর্ব কাজের অভিজ্ঞতা না থাকলে এগুলো আসলে লস প্লাস অ্যাডভার্টেন এগুলো ডিটিং অফারের জন্য আর আমি এই যে স্পাইস অফার বলেন নেটওয়ার্ক মিডিয়া বলেন মার্কেট হেলথ সিপিএ গ্রিপ এখানে আপনারা সিপিএ গ্রিপে ইমেল সাবমিট জিপ সাবমিট পাবেন মার্কেট হেলথে এমন পাবেন অ্যাডওয়ার্ক মিডিয়াতে এরকম অফার পাবেন ডেটিং অফার ছাড়াও পাবেন কিন্তু আপনি দেখেন সিপিএ ফুল বলেন লস পলস অ্যাডভার্টেন এরকম নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলো এগুলোতে ডেটিং অফার ছাড়া নাই জাস্ট একটা অফারই থাকে ডেটিং অফার তো যাই হোক আমি আপনাদের আজকে এই সাইটটা সম্পর্কে একটু পরিচিত করালাম আপনারা এখানে ঢুকবেন এবং আপনারা রেটিং দেখবেন রেটিং দেখে এখানে অনেক সাইটে সবগুলাই ট্রাস্টেড এবং সবগুলাই ভালো পেমেন্ট করে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই আপনারা আপনাদের মতো করে এখান থেকে জাস্ট আপনারা দশ থেকে পনেরোটা অ্যাকাউন্ট ক্ষেত্রে ইয়ে করে রাখবেন কি বলে যেটা অ্যাপ্লাই করে রাখবেন এখানে দশটায় পনেরোটা অবশ্যই বড় নেটওয়ার্কে অ্যাপ্লাই করেন না পাবেন না লস পলস অ্যাডভার্টেন এগুলোতে দরকার নাই আপনার যে অ্যাডভার্স মিডিয়া তারপরে সিপিএ গ্রিপ সিপিএ লিড এইসব সিপিএ ফুল এইসব জাতীয় যেগুলো আছে বা অন্য অন্য সাইট আছে আপনার রেটিংটা দেখে রিটার্নটা দেখবেন দেখে এখান থেকে আপনারা দশটা আপনাদের প্রথম কাজ হলে পনেরোটা অ্যাকাউন্ট অ্যাপ্লাই করে রাখবেন অ্যাপ্লাই করার পরে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন স্কাইপ নেমটা দিবেন ম্যানেজার আপনার সাথে নক করবে আপনারা কিছু প্রশ্ন করবে বেসিক আপনাদের খুব সহজে অ্যাপ পেয়ে যাবেন তো আপনাদের আজকের কাজ থাকবে এতটুকু আর আজকের ক্লাসটা এতটুকু শেষ করে আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব আপনারা চেষ্টা করবেন তারপর নেক্সট ভিডিওতে দেখাই দিব কীভাবে আপনি অ্যাকাউন্টগুলো করবেন অ্যাপ্রুভ করাবেন আমি সেটা দেখাই দেবো কিন্তু এই আশায় থাকেন না যে আমি দেখাই দেবো যেন আপনারা চেষ্টা করুন না আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্লাই করে রাখবেন সেই অ্যাকাউন্টটা কীভাবে অ্যাপ্রুভ করাবেন সেটা আমি সাহায্য করবো কিন্তু অ্যাকাউন্ট যদি কেউ অ্যাপ্লাই না করছেন আমি তাকে সাহায্য করবো না দ্যাটস ইট ওকে তো আজকে এ পর্যন্তই আমি এই সাইটটার লিঙ্ক আপনাদের ভিডিও আপনাদের দিয়ে দেবো ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি এই সাইটটার লিঙ্কটা আপনারা দেখে নেবেন এবং খোঁজ করবেন এখান থেকে আর একটা জিনিস মনে রাখবেন সাধনায় সব কিছু আপনাকে লেগে থাকতে হবে সাধনা করুন অবশ্যই সফলতা পাবেন আর নেক্সট ক্লাসের জন্য সবাই অপেক্ষা করুন খুব শীঘ্রই আসছে আর বারবার বলতেছি যারা আগের ক্লাসগুলো দেখেন নাই দেখে আসবেন এবং শেখার চেষ্টা করুন আগে লার্নিং পরে আর্নিং বারবার আমি একই কথা বলি আগে শিখতে হবে পরে ইনকাম করতে হবে কাজ শিখলে অবশ্যই ইনকাম করতে পারবেন তো আজকের মতো ভিডিও ক্লাসটি শেষ করতেছি তিন নম্বর ক্লাস আমাদের প্রায় হয়ে গেল অনেকেই ভাবতেছেন আসলে খালি এটা একটা দেখাচ্ছে মূল কাজটা কি সেটাতে দেখাচ্ছে না মূল কাজটা ভাই দেখতে তো দুদিন লাগবে কিন্তু আপনাদের আগে বিগিনার লেভেলে কীভাবে কাজের প্রসেসিংটা আস্তে আস্তে হয় আমরা স্ট্যাটাসটা সাজাচ্ছি সাজায় আমরা সরাসরি কাজে ঢুকে পড়বো ওকে তো যাই হোক আপনাদের এই আপনারা অবশ্যই স্পাইস অফার যেটা আছে স্পাইসি অফার সেটাতে অবশ্যই অ্যাকাউন্ট করেন সবাই আমি রেকমেন্ড করবো spicy offer CPA lead CPA grip এই তিনটাতে তো অবশ্যই করবেন এবং অ্যাডওয়ার্ক মিডিয়া সিপিএ ফুল এই কয়টাতে অবশ্যই অবশ্যই আপনারা অ্যাকাউন্ট করে দেবেন ওকে এখান থেকে সার্চ করে করে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন ওকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি সামনেও সাথে থাকবেন সবাই আল্লাহ হাফিজ